এ ভাই না আইডা ইল্লা ক মুই ডাবু উড্রাল করতে কেতক টাং তিন টাং তিন টাং তো হয় তিন টাং করে দে ইতি তোর এটিএম নম্বর মার ওই গালা নম্বর দেখ ಉಂದಾನೆ ಡಾಬು ತೊರ್ತಿನೋ ಜಟ ডাবু তো উঠাই দেলি বে এ ডাবুকে কাইটা করবি মুই আমি আকে অল প্ল্যান করবা পড়ছে মকে নইলে নয় যেমতি কি দুই সপ্তাহ ভিতরে এ ডাবুকে ডবল করবার আছে সেমতি প্ল্যান করবার আছে এবারকে যাই করে টিকে বসি করে ভাববি আরে মোর পাখে বর্তমান তিন হাজার টাকা ডাবু আছে এই তিন হাজার টাকা ডাবুকে মুই বেজরি বাইগন মরিচ ব্যবহার করবি এই বিজনেস প্ল্যানরে তো ডবল পয়সা হয়ে যাইছে আর দুই সপ্তাহ ভিতরে আট আট বুললে এই টকি গোটে খাইটা কি ভালো আইলা নি ডাবু চাই দেবার আছে এ বলকো বাঠ এ বলকো বাঠ আইলা তোকে কো বলকো বাঠ মকে গোটে তিন হাজার টাকা ডাবু দরকার হলা দেই রে তুই বলে তুই ও তিন হাজার টাকা ডাবু নাই গেটো কি আজকালি মকে ಕೈವಲ್ಲ ಅಜಿಕಾಲಿ ಕಾಮ್ ದಾಮ್ ದಿನಕ್ಕೆ ನೈದಬು ನಾಯಿ নাই হটো কি আজিকালি দাবু ঠা গোটে মিশা নাই তুই মন দুঃখ নাই ঠা গোটে মিশা নাই খাম দাম দিনে রইলে আর তোকে নদী দেখি বড়কে বড় নাই দাবু মোর তাই নাই রে মোকে নাই নাই বলি নি নাই তোকে দাবু নাই মোকে बोल को बैठ पाँच सौ टाटा ले নাই রে गोटे মকে ডাবু নলে দেতি তো ডাবু মুই साठ टाटा ले दे बैठ বিলকুল কিছু ডাবু নাই মকে বনকু পারা দিছিলেন সেটা বনকু তো আর সেটা আর আমি গুলে খুঁজলেন এ বনকু ও বাটো কেন তার আজিকালি ভলসে কেনে যাই রিলুস বাটো মুই তোমার ঘরে যাই করে এলনি এ তুই আমার ঘরে যাই করে আইলিস নি মুই তোকে ডাবু দেবা পাই আসলে রে বায়া বনকু কাই বলুস মো ডাবু দেবা কিনা আসিলুস তুই এটা কাটা ডাবু তোকে দেবা কিনা আসলে বনকু আলে তেবে দে তেবে বাটো ডাবু পিঙ্গি করে দে তেবে ডাবু তোকে পিঙ্গি করে দেবার দাবো ও পিঙ্গি করে দে মুই তোকে ডাবু দিলি নি তুই আসি করে নি সুকি তোকে পিঙ্গি করে দিবি কি মুই সে লোক তো ডাবু দেখবি বলে কইলেন তুই যাই করে আনলে খাইতে আইলা বনকো বাটা ডাবু না রে মুই খাই কিনা যাইতে রইবিছে তুই এত কষ্ট খাই কিনা করতে রইবিছে ডাবু আনি দিছি কিনা ডাবু দে তো পিং পিং ডাবু পিং মুই তো ডাবু পিং দেবার নাই এত কি আর ডাবু নে আইলি নাইলি নি রতে তে আইরো তারপরে আও রর আইলি নি এই তুই কেন ফলাইলিস নি দনে ডাবু নে বল থ্যাংক ইউ ভাই না থ্যাংক ইউ ডাবু দেবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই না থ্যাংক ইউ ডাবু দেবার জন্য থ্যাংক ইউ एबोंड को बाटो यदि डाबू मिली गला डाबू मिलला बोले जाबे ए लोग तो डाबू मका देख रोटी गला बाय बाय ए माफर मका डाबू मिलला जी मो डाबू डर गला